হেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা মূলত ডোমেইন আমি যেগুলা কিনেছি তো সেগুলো আমি বিক্রি করার জন্য থার্ড পার্টি হয়ে আবার বিক্রি করার জন্য অন্য একটা ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ করেছি তো এই বিষয়টা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তো আপনারা কীভাবে ডোমেইন কিনে যদি আপনাদের সেরকম নলেজ থাকে ভালো ভালো নাম চুজ করার যেগুলো এখনও নেওয়া হয় নাই এই টাইপের নাম নিয়ে এগুলা থার্ড পার্টি হয়ে আপনি আবার অন্য কোনো থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে সেল করতে পারবেন তো আমার স্যাপ ডট কম থেকে বেশ আমার নেমচিপ এবং স্যাপ ডট কম থেকে ডোমেন কেনা ছিল নেমচিপ থেকে আজকে দেখাচ্ছি না আজকে স্যাপ ডট কমে আমার যে কয়েকটা ডোমেন কেনা ছিল এগুলা আমি আপনাদের দেখাবো তো আমি এগুলা কোথায় সেল করি থার্ড পার্টি হয়ে সে বিষয়ে জানাবো তো এখানে বেশ কয়েকটা ডোমেইন আমার আছে কেনা স্যাপ ডট কম থেকেই তো আমাদের যে ওয়েবসাইটটাতে যেতে হবে সেটা হচ্ছে সেটো ডট কম এটা অনেক রিনাউন্ড একটা ওয়েবসাইট এটা থেকে মানুষজন থার্ড পার্টি হয়ে যারা ডোমেইন নেম সেল করে বা বাই করে তাদের জন্য ভালো প্ল্যাটফর্ম অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে দেন প্রোফাইলে আসার পরে আপনার অ্যাড ডোমেইনস মাই ডোমেইনস আমি এখানে ডোমেন অ্যাড করেছি যার কারণে এখানে হচ্ছে আপনার অ্যাড ডোমেন করার দরকার হচ্ছে না আমি আপনাদের শর্টকাটে আপনাদের শর্টকাটে কীভাবে ডোমেন অ্যাড করবেন সেটা জানাই দিব তো আমি এখানে ডোমেন অ্যাড করছি অলমোস্ট এক বছর হয় নাই এখনও অনেক দিন হইল আর কি তো অনেক দিন হয়েছে দেখেন এখানে ব্র্যান্ড মেশিন ডট শপ নামে একটা ডোমেইন আছে এটা আমি নয়শো পঞ্চাশ ডলারে সেল করার জন্য পার্ক করছি আর কি তো এখান থেকে আবার সিটি মার্কেট ডট টপ এটা দুশো পঞ্চাশ ইউএস ডলারের সিটি ট্রাস্ট ডট শপ এটা পঁচিশ ইউএস ডলারে ডিজিটেক বিজনেস এটা পঁচিশ ইউএস ডলারে তো ওগুলো কিনে আমি সেল করার জন্য এটা আপলোড করে দিয়েছি সো এখান থেকে ডোমেনগুলো আপনি আবার কি করতে পারবেন এটা তো বিভিন্নভাবে মার্কেটিং করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন আর এদের যে প্ল্যাটফর্ম এদের প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করতে পারবেন এদের প্ল্যাটফর্মে মার্কেটিং করাটাই বেটার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংও করা যায় ওটা কোনো ব্যাপার না তো এখানে দেখেন এখান থেকে আপনি আবার আমি যদি চাই যে আমি আরও ডোমেন অ্যাড করব তো আমি এখানে আরও ডোমেন অ্যাড করতে পারি ঠিক আছে এই যে এখানে অ্যাড ডোমেন করব তো এটার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ডোমেইন ওনারশিপ ভেরিফিকেশন এটার জন্য আপনাদের ডিএনএস সেট করতে হবে uh, with your id you can instantly self-verify ownership of, of your domains domain verification এর জন্য আপনার এটা কোথায় যাইতে হবে এখানে একটা এক্সাম্পল দিয়েছে ডিএনএসটা সেট করতে হবে মানে আপনার ডোমেইন নেম সার্ভার যেটা আছে এটা সেট করতে হবে এটা কিভাবে সেট করতে হবে দেখেন এখানে একটা আপনার ইউনিক একটা আইডেন্টিটি এটা দিয়ে দিছে সো ইউনিক আইডেন্টিটিটা আপনাদের অ্যাকাউন্ট খোলার পরপরই দিয়ে দেবে এরা তো কীভাবে ভেরিফাই করবেন সেটার জন্য হচ্ছে আপনার ওই পার্সোনাল আইডিটা কপি করতে হবে তারপরে আপনি যেখান থেকে কিনেন Namecheap name dot com sap dot com Cloudflare যেখান থেকে কিনেন না কেন এটা আপনারে ডিএনএস সেটিংয়ে যাইতে হবে ডিএনএস সেটিংয়ে যাওয়ার পরে এটার ক্লাসটা হবে হচ্ছে টিএক্সটি রেকর্ড এটা একটা টিএক্সটি রেকর্ড টেক্সট রেকর্ড তো এই টেক্সটটা আপনি কপি করলেন কপি করার পরে আপনি টেক্সট যেহেতু দিবেন অর্থাৎ টেক্সট দিয়ে দেবেন আর হোস্ট নেমের জায়গায় এখানে অ্যাট দ্য রেট দিলেই হবে কারণ এগুলো তো এগুলো তো ওয়েব ওয়েব লিঙ্ক না এগুলো জাস্ট টেক্সট টেক্সটের জন্য এখানে অ্যাট দ্য রেট দিবেন হোস্ট নেমের জায়গায় যে কোনো ডোমেন রেজিস্ট্রারের কাছে যাবেন মানে যেখানে যাবেন ডোমেন সেট সময় ডিএনএস সেট সময় তো সেখানে আপনি হোস্ট নেম পাবেন হোস্ট নেমে অ্যাট দ্য রেট দেবেন তারপরে এটা হবে টিএক্সটি রেকর্ড অনেক আছে সিন অ্যান্ড রেকর্ড মানে অনেক ধরনের রেকর্ড আছে তো আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে TXT record so TXT record দিলেন TXT record at the rate তারপর হচ্ছে আপনার টিটিএল ভ্যালু যদি চাই তাহলে ছত্রিশশো দিতে হবে ঠিক আছে টিটিএল ভ্যালু এটা সব জায়গায় চায় না হয়তো টিএক্সটি রেকর্ডটা অ্যাড করে দিতে হবে টিএক্সটি রেকর্ডের যে ভ্যাকেন্সিটা আছে খালি জায়গাটা আছে ওখানে যে আপনার যে এটা টিএক্সটি আইডি আইডি এই আইডিটা আপনার পেস্ট করে দিতে হবে কপি করে পেস্ট করে দেবেন তারপরে ওটা সেভ করে দেবেন দেন আফটার সাম টাইম এরা আপনারা ট্র্যাক করে ফেলবে ট্র্যাক করে ফেলবে এবং আপনারে মেইল পাঠাবে মেইল পাঠানোর পরে আপনারা জানাই দিবে যে আসলে আপনি মানে ওদের যে ডিএনএস ডিএনএস থেকে সিনেম টিনেম এগুলা মানে এক কথায় ওদের দিকে পয়েন্ট করার মতো ডিএনএস ইনফোগুলা এরা আপনারা দিয়ে দেবে যেমন আমি এখানে পাইছি যেমন ব্র্যান্ড মেশিন শপ এটা দেখতেছেন যে এটা আসলে কী হয়েছে এটা এরা এখান থেকে মানে আমাদের দিছে কিন্তু এই যে আমি এই যে ইনফরমেশনগুলো পাইছি ডিএনএস ম্যানেজ ডিএনএস দেখেন ডিএনএস অ্যান্ড ফরওয়ার্ডিং সো এখানে আসার পরে দেখেন বুঝলাম না যাই হোক এই দেখেন তো কাস্টম এখানে আমি কাস্টম কাস্টম নিচ্ছে এই দেখেন এখানে কাস্টম ডিএনএস কাস্টম ডিএনএস এ কি করছি এখানে রেকর্ড সরি সো এখানে কাস্টম ডিএনএস আছে কাস্টম ডিএনএস সেট করতে পারবো ওটা ব্যাপার না আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমি এই যে ইয়েটা আপনার এগুলা ডোমেন নেম ভেরিফাই করার পরে আমার কাছে মেইল করে কি পাঠাইছিল আমার কাছে যেটা পাঠাইছিল সেটা হচ্ছে নেম সার্ভার নেম সার্ভারটা কি দিতে হবে নেম সার্ভারটা যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার এই যে সেটো পার্কিং ডিএনএসটা হ্যাঁ, দিতে হবে সিটো পার্কিং তো এটা আপনারে জাস্ট এই যে Sedo parking dot com N S one name server one এখানে দিছে সরি আমি এটা চেঞ্জ করে ফেলছি sorry brand machine dot com dot dot shop এটা আমি চেঞ্জ করে ফেলছি তো এটা আমি ইউজ করবো এই ডোমেনটা যার কারণে এটা আমি আর বিক্রি করবো না সিটি ট্রাস্ট শপ এটাতে যদি আমি ঢুকি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে নেম সার্ভার যেটা আছে এখানে Sedo parking N S one N S two dot Sedo parking dot com তার মানে এই যে নেম সার্ভারগুলো আমি সেট করলাম সেট করার পরে আমি আমার ডোমেনটা সেটুতে পার্ক করে ফেললাম যে আমি আমার ডোমেনটা সেল করব দেন আপনি এই অপশনগুলো পাবেন এখানে প্রাইস সেট করতে পারবেন তারপর এটা অপটিমাইজ করতে পারবেন প্রমোলেবেল তারপর হচ্ছে আর্নিং কত হইলো সেটা ইয়ে করতে পারবেন ইত্যাদি ইত্যাদি তো এই ছিল আজকে ডোমেন কিনে কিভাবে আপনি সেল করতে পারেন একটা video thank you for watching ভিডিওটি ভালো লাগলে অবশ্যই uh, একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ